হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অল ক্লাস এডুকেশন চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ডিগ্রি ভর্তি সংক্রান্ত একটি আপডেট নিয়ে এসেছি তোমরা যারা অলরেডি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছো তো ইতিমধ্যে আমাদের আবেদন করার সময় শেষ হয়ে গেছে তো এখন যে বিষয়টি নিয়ে চিন্তা করো যে প্রথম মেধা তালিকায় তুমি চান্স পাবে কিনা বা যে কলেজে তুমি আবেদন করছো সেই কলেজে কবে থেকে ভর্তি শুরু হবে তো ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূল আলোচনা যাওয়ার আগে তোমার তোমাদের একটা রিকোয়েস্ট করি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ তো এখানে আমরা দেখতে পারছি ডিগ্রি একটা নোটিশ রয়েছে তো আমরা নোটিশটি ডাউনলোড করে নিই আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে নোটিশটা আমি ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পারছো দুই একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ডিগ্রি পাস ভর্তি কার্যক্রমের যে কিছু সময়সূচি রয়েছে তা এখানে দেয়া রয়েছে তো অলরেডি আমাদের অনলাইন আবেদনের ডেট শেষ হয়ে গেছে আঠারো তারিখ এবং কলেজে দিয়ে দুইশো টাকা জমা দেওয়ার তারিখ ছিল সেই এই তারিখটি আমাদের শেষ হয়ে গেছে কেননা আজকে হচ্ছে বিশ তারিখ তো কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন অনলাইন নিশ্চয়নের সর্বশেষ ডেট হচ্ছে বিশ তারিখ তো অলরেডি আজকে যেহেতু বিশ তারিখ আজকে কলেজ কর্তৃক অনলাইন আবেদনের নিশ্চয়নের সর্বশেষ ডেট তো এরপরে তুমি প্রথম মেধা তালিকায় চান্স পাবে কিনা তো তোমার প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমার এসএসসি এইচএসসির যে জিপিএ নাম্বার রয়েছে এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এবং জি এইচএসসি থেকে ষাট পার্সেন্ট এর উপর নির্ভর করেই তোমার যে কলেজে আবেদন করবে সেই কলেজে তোমার চান্স হবে তো প্রতিটা কলেজেরই একটি নির্দিষ্ট পয়েন্ট থাকে এবং নির্দিষ্ট পয়েন্টের পরেও ভর্তির ক্ষেত্রে যাদের রেজাল্ট ভালো থাকে এবং কলেজের সিট অনুযায়ী তাদের আগে চান্স দেওয়া হয় তো তারা এই মেধা তালিকাটি কত দিনের মধ্যে বাছাই করবে তো যেহেতু এখানে বিশ তারিখে আমাদের সর্বশেষ তারিখ তো বিশ থেকে পাঁচ কর্মদিবস অর্থাৎ বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ প্রথম মেধা তালিকা প্রকাশ করবে যদি পঁচিশ তারিখ তোমার মেধা তালিকা প্রকাশ করে সেক্ষেত্রে তোমরা পঁচিশ তারিখ থেকেই ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে তো ভর্তি হওয়ার জন্য অনলাইন থেকে একটি ফর্ম উত্তোলন করবে তাও কিভাবে উত্তোলন করবে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রথম মেধা তালিকায় তোমার চান্স পেয়েছো কিনা অর্থাৎ এখানে মোট কথা দাঁড়ালো আগামী বিশ অক্টোবর থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে তোমার প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হবে এবং যদি তুমি সেখানে চান্স পাও সেক্ষেত্রে কিভাবে তুমি চেক করতে পারবে বা দেখতে পারবে যে তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজের প্রথম মেধা তালিকায় তুমি চান্স পেয়েছো কিনা সে বিষয়ে আমরা একটা ভিডিও দেবো এবং পাশাপাশি কলেজে ভর্তি হতে হলে কোন কোন ডকুমেন্ট দরকার এবং কত টাকা থাকা দরকার সবকিছু মিলে আমরা আরেকটি ভিডিও আপলোড করব তো পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ